নিচে কতিপয় শিরিক উল্লেখ করা হয়ে শূন্য এক সৃষ্টি জগতের কোনো ব্যক্তি বা বস্তুকে কোনো নবীকে বা কোনো ফিরিস্তাকে আল্লাহ তা লার সন্তান কিংবা অংশ বলিয়া বিশ্বাস করা শিরিক শূন্য দুই সৃষ্টি জগতের কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর গ্রণাবলীর সমান গ্রণের অধিকারী বলিয়া ধারণা করা শিরিক শূন্য তিন সৃষ্টি জগতের কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর মতো যাহাই ইচ্ছা তাহাই করিতে পারে বলি বিশ্বাস করা শিরিক শূন্য চার সৃষ্টি জগতের কোন ব্যক্তি বা বস্তুর এবাদত করা ছেজদা করা সিঁড়ি শূন্য পাঁচ সৃষ্টি জগতের কোন ব্যক্তি বা বস্তুকে ভাগ্য নির্ধারণকারী বা পরিবর্তনকারী বলিয়া বিশ্বাস করা সিঁড়ি শূন্য ছয় সৃষ্টি জগতের কোন ব্যক্তি বা বস্তুর নিকট গাইবী অলিতিক সাহায্য বা আশ্রয় প্রার্থনা করা সিঁড়ি শূন্য সাত সৃষ্টি জগতের কোন ব্যক্তি বা বস্তু গায়ব জানে বলিয়া বিশ্বাস করা সিঁড়ি শূন্য আট সৃষ্টি জগতের কোন ব্যক্তি বা বস্তু গোষ্ঠীর আইন কানুনকে আল্লাহর আইন কানুনের সমান বা অধিক উপকারী বালিয়া বিশ্বাস করা শিরে শূন্য নয় আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও জান্নাত জাহান্নমের ফয়সাল দানকারী বলিয়া বিশ্বাস করা সিরি দশ সৃষ্টি জগতের কোন ব্যক্তি বাস্তকে আল্লাহর মতো সর্বোচ্চ ক্ষমতাবান বলিয়া ধারণা করা সিরি এগারো আল্লাহ ব্যতীত কোনো ব্যস্তুই বা বস্তুর নামে কোনো পীর ফকির কবর বা মাজারের নামে মান্যত বা কোনো বস্তু উৎসর্গ করা সিঁড়ি বারো কবর বা মাজারে প্রার্থনা করা সিঁড়ি তেরো আল্লাহ তালাকে তাহার কালামের কোন অংশকে কিংবা তাহার রাছুকে অস্বীকার করা মিথ্যা প্রতিপন্ন করা কুফি চোদ্দ কুরানো ও হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হারামকে হালাল কিংবা হালালকে হারাম বলিয়া ধারণা করা কুফি পনেরো কুফিকে সমর্থন করাও কুফি hello guys welcome to another video কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে like comment share and support share like comment করে জানিয়ে দিবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ please subscribe my YouTube channel